সেই রেখে যাবে গো বাজানা মারনি বেনি খোঁজি খব আমার নেবে খোঁজি খব আমি কোন চরে বানে ধীরে নতুন মামা ইকোটা একটু কমা দিবে কমা দিবে হ্যালো

ওরে বাজার এই যে আমার সোনার হাইরে থাকবে একদিন ধুলা একদিন ধুলা হবে আমি কোন সরে বানিধি মরে নতুন দয়াল আমি কোন সরে

শুধু একখানি সাদা কাপড়ে সরে বাঁধি মরে নতুন বাজান আমি কোন সরে বাঁধি মরে নতুন হাইকো কে তোমার মত বুক গাড়ি গাড়ি টাকা পয়সা আপনি আজকে তিন তালা বাড়ি গাঁথুন না দশ তালা বাড়ি গাঁথুন একদিন কিন্তু সেই সাড়ে তিন হাতের বেশি ঘর আপনার কপালে জুটবে এমনকি নাও কপালে জুটতে পারে দামি পোশাক দামি স্যান্ড দামি সাবান দেহটাকে চকচকে করে রাখার জন্য সবার মাঝে যেন আমাকেই বেশি সুন্দর লাগে সেটা তৈরি করে রাখার জন্য কত ব্যস্ততা কিন্তু শেষের দিনে শুধুমাত্র একটা সাদা শাড়ি স্যার আপনার সঙ্গে আপনি কিছুই দিতে পারবেন দশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার সাতশো আটশো এক হাজার যত টাকা দামের পোশাক আপনি পরিধান করেন না কেন সেদিন ওই একটি পোশাকই কিন্তু শুধু আপনার সাথে যাবে দয়া দয়া সেই চরে থাকবে হাই গো কে লাল মিয়া বাজানে তোমার মতো বুকে অন্ধ